কমিউনিটি অফ সোশ্যাল সলিউশনের হেল্প নিয়ে আজ আমরা একটি অন্ধ শিল্পীর খোঁজ পেয়েছি তো তাকে আমরা আজকে স্টুডিও নিয়ে এসেছি তার কিছু তার মুখ থেকে কিছু গজল শুনবো চলুন সরাসরি তার কাছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতহ আমার নাম শাহজাহান মোল্লা আমার বাড়ি পাত্রঘাটা গোবিন্দপুর আমি একজন অন্ধ লোক আমি একটা গজল শুরু করব গজলটা আপনারা সকালে শুনবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে মনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সম প্রভু তুমি ছোরা সুল দেবে না বলনি দেবে না অমরের যুগ রাশদার সেই খেলাফ ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আদার রাত বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খেলাফাত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আদার রাত পৃথিবীতে তুমি আর কবু দেবে না খুলে বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সম প্রভু তুমি বললেছ সুল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানেরি আহাজারিতে দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো অমর আবার পুনরায় পাঠাও গো অমর আবার কাটুকা তুমি দেবে না হাম তারিখ খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হাম তারিখ খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রসুল দেবে না السلام عليكم ورحمة الله وبركاته